আজ আমি আপনাদের এমন পাঁচটি কথা বলতে চলেছি যেগুলো কখনোই কাউকে বলা উচিত নয় যদি আপনি সফল হতে চান তাহলে কখনোই বলবেন না আর যদি আপনি সফল না হতে চান তাহলে সবাইকে বলতে পারেন ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখুন এবং আমি যা বোঝাতে চাইছি সেটা বোঝার চেষ্টা করুন তো মাই ডিয়ার ফ্রেন্ডস আমি দীপঙ্কর পাল কথা বলছি তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান নিজের জীবনের লক্ষ্য সবার প্রথমে আপনাকে একটা কথা মনে রাখতে হবে আপনি কি হতে চান বা আপনার লক্ষ্য কি সেটা কাউকে বলবেন না আপনি কি ভাবছেন যদি হয়তো আলাদা কাউকে বলেন তারা আপনাকে হেল্প করবে মোটিভেট করবে এরকম যদি আপনার চিন্তা ভাবনা থাকে তাহলে আপনি অবশ্যই সেটা ভুল চিন্তা ভাবনা করছেন কারণ আজকের সমাজে কেউ কিন্তু কারো ভালোটা চায় না ভালো তো করবেই না মোটিভেট তো করবেই না উল্টে দেখবেন আপনাকে ডিমোটিভেট করতে পারে তাই আপনার জীবনের লক্ষ্য কিন্তু কাউকে বলা উচিত নয় তারা আপনাকে বলবে এইসব আইডিয়া কে দিয়েছে এসব হয় না এসব তুই করতে পারবি না তোর দ্বারা হবে না তুই ছেড়ে দে এরকম অনেক নেগেটিভ কথাবার্তা আপনাকে বলবে তাই আমি বলবো ভুল করেও আপনার জীবনের লক্ষ্য সবার কাছে শেয়ার করবেন না তবে কিছু মানুষের কাছে আপনি শেয়ার করবেন কারা যারা আপনাকে মোটিভেট করবে যারা আপনাকে এগিয়ে দিতে সাহায্য করবে কিন্তু সবাইকে নয় তবে আপনি আপনার টিমের লোককে বলতে পারেন যারা আপনাকে মোটিভেট করবে এবং যারা আপনাকে সাহায্য করবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নাম্বার টু নিজের ভালো গুণ কখনো কাউকে বলবেন না কথাই আছে ভালো কাজ করুন আর সেটাকে নদীতে ফেলুন আপনি যদি কারো উপকার করেন বা কোনো ভালো কাজ করেন তাহলে সেটা কারো সামনে বলার দরকার নেই আমরা অনেক সময় কি করি নিজের প্রশংসা নিজেই করি মাই ডিয়ার ফ্রেন্ডস আপনি যদি কোনো ভালো কাজ করেন তাহলে লোক অবশ্যই আপনার প্রশংসা করবে দেখুন লোক তো আপনাকে ভালো কাজ করতে বলেনি বা কারো তো উপকার করতে বলেনি আপনি নিজেই উপকার করলেন নিজের ইচ্ছে করে আবার সেই উপকারের কথা আপনি আবার লোককে গিয়ে বলছেন নিজের প্রশংসা নিজে নিচ্ছেন তাই লোক আপনাকে এখানে ভালো বলবে না বরং আপনাকে এখানে সেলফিশ বলবে যে আপনি নাম পাওয়ার জন্য বলছেন আপনার জীবনে যা যা ভালো গুণ আছে বা আপনার ভিতরে যা যা ভালো গুণ আছে সেটা থাকতে দিন লোকের কাছে সেটা দেখানোর কোনো দরকারই নেই আপনি যতটা পারেন মন থেকে পারেন সবার উপকার করুন কিন্তু সেটা কাউকে শোনানোর কোনোই দরকার নেই নাম্বার থ্রি আপনার গোপন কথা আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু গোপন কথা থাকে যেগুলো আমরা কিন্তু কাউকে বলতে চাই না কিন্তু কথায় কথায় ওই গোপন কথাগুলো আমরা কিন্তু কারো না কারো কাছে বলে দিই এবং তারপর ভাবি যে ইস ভুল করে ফেললাম তো ও যদি কাউকে বলে দেয় এবার তার জন্য কি করি তাকে আমরা রিকোয়েস্ট করতে থাকি সে যেন আলাদা কারোর কাছে না বলে কিন্তু ও তো বলবেই কারণ ওকে আপনি বলে দিয়েছেন তাই কখনো আপনার গোপন কথা কাউকে বলবেন না আপনি কি ভাবছেন যাকে আজকে আপনি বন্ধু ভাবছেন যাকে আপনার নিজের মানুষ ভাবছেন যাকে সমস্ত কথা আপনি শেয়ার করে দিচ্ছেন সমস্ত গোপন কথা আপনি শেয়ার করে দিচ্ছেন ও আপনার সঙ্গে সারা জীবন থাকবে তাহলে ওর সাথে আপনার শত্রুতা হতে পারে বন্ধুত্ব নষ্ট হতে পারে যখন শত্রুতা হবে তখন কিন্তু আপনার ওই গোপন কথা সে কিন্তু লোকের কাছে বলবে এবং আপনাকে খারাপ করবে বা যদি নাও বলে তাহলে আপনি কিন্তু একটা ভয়ের মধ্যে কিন্তু থাকবেন যদিও আমার এই কথাটা বলে দেয় তাহলে তো আমি প্রবলেমে পড়ে যাব তাই কখনো নিজের গোপন কথা কাউকেই বলবেন না নিজের গোপন কথাটা নিজের কাছে রাখার চেষ্টা করুন যতটা পারেন সম্পূর্ণভাবে নাম্বার ফোর আপনার পার্সোনাল লাইফ দেখুন আমাদের জীবনে পার্সোনাল লাইফ আলাদা জিনিস আর প্রফেশনাল লাইফ আলাদা জিনিস দুটোকে কিন্তু একসাথে মিলিয়ে গেলে চলবে না আমরা করিটা ভুল কি প্রফেশনাল লাইফকে পার্সোনাল লাইফে মিলিয়ে দিই আর পার্সোনাল লাইফকে প্রফেশনাল লাইফে মিলিয়ে দিই তাহলে কখনো আপনার পার্সোনাল লাইফের কথা প্রফেশনাল জায়গাতে বলা উচিত নয় আমরা অনেক সময় কি করি আমাদের পার্সোনাল লাইফের কথা লোকের কাছে বলি আমার বাড়িতে এটা হয়েছিল ওটা হয়েছিল ঝগড়া হয়েছিল দেখুন কথা যদি বলতেই হয় অনেক কথা আছে আপনি আলাদা কথা বলুন এই সমস্ত কথা বলার তো কোনো মানেই হয় না নিজের পার্সোনাল লাইফকে সবার সামনে তুলে ধরার তো কোনো দরকার নেই আচ্ছা আপনি কি ভাবছেন আপনি যদি কাউকে আপনার সমস্যার কথা বলেন বা আপনার প্রবলেমের কথা বলেন তাহলে কি কেউ আপনার ওটা সমাধান করে দেবে মোটেও না কখনোই না হয়তো আপনার সামনে সিম্পেতি দেখাবে একটু একটু খারাপ লাগা দেখাবে কিন্তু সেই ব্যক্তিরাই যখন আলাদা কারোর কাছে যাবে তখন আপনার নিয়েই কিন্তু লোকের কাছে খারাপ কথা বলবে যে ও তো ঝগড়া করে ও তো ভালো নেই ওর ফ্যামিলি এই প্রবলেম চলছে ওই প্রবলেম চলছে ওই প্রবলেম চলছে তখন কিন্তু আপনাকে নিচু করা সবার সামনে চেষ্টা করবে যেটা কিন্তু মোটেও ভালো নয় তার জন্য সবসময় চেষ্টা করবেন পার্সোনাল লাইফটাকে পার্সোনাল রাখার চেষ্টা করবেন কখনো প্রফেশনাল লাইফে নিয়ে যাবেন না বা বাইরে কোথাও আপনার পার্সোনাল লাইফটাকে কিন্তু নিয়ে যাওয়া একদম উচিত নয় নাম্বার ফিফথ আপনার আর্থিক অবস্থা এখন লোক টাকার পিছনে এতটাই পাগল সবাই দেখাতে থাকে আমার এত টাকা আছে আমার এত সম্পত্তি থাকে সবাই নিজেরটা বানামি করতে থাকে নিজের সোয়াব করতে থাকে হ্যাঁ এটা ভালো কথা আপনি পরিশ্রম করেছেন মেহনত করেছেন আপনি একটা ভালো লাইফস্টাইল লিড করছেন আপনার কাছে অনেক টাকা হয়েছে সেটা লোকের কাছে সোয়াব করার দরকার নেই যদি আপনার কাছে সত্যি টাকা থাকে বা ওটা আপনার অ্যাটিটিউড আপনার ড্রেস কোড আপনার হাঁটা চলা আপনার কথাবার্তা দেখেই মানুষ বুঝে নেবে তাকে দেখানোর কোনো দরকার নেই আর সত্যি কথা বলতে গেলে যাদের কাছে টাকা থাকে তারা কিন্তু কখনো সব করতে চায় না যাদের কাছে টাকা নেই তারাই কিন্তু লোককে দেখাতে চায় আর প্রশংসা তো লোক এমনিতেই করবে আপনার পরিশ্রম দেখে কিন্তু আপনি যদি ওটা নিতে চান তাহলে ওটা তো কোনোভাবে সম্ভব নয় লোক মন থেকে আপনাকে প্রশংসা করবে আপনার সাকসেসকে আপনার টাকাকে আপনার সাফল্যকে তাই যতটা পারবেন সোয়াপ এবং অহংকার থেকে দূরে থাকবেন হ্যাঁ টাকার প্রয়োজন দরকার আছে অবশ্যই টাকার প্রয়োজন দরকার আছে ঠিক টাকার প্রয়োজন ততটাই এই একটা বাইকে কিক মারতে গেলে যতটা তেলের প্রয়োজন হয় টাকার প্রয়োজন ঠিক ততটাই কিন্তু টাকাটাও জীবনে সব কিছু নয় আমরা টাকার পেছনে ছুটছে ছুটছে পুরো জীবনটাকে শেষ করে দিই last end of the life আমরা গিয়ে কি দেখি টাকা আমার কাছে আছে কিন্তু লাইফটা কিভাবে কাটিয়ে চলে এলাম আমরা নিজেরাই বুঝতে পারলাম না টাকা অবশ্যই ইনকাম করবেন অবশ্যই আপনি সেই লাইফস্টাইল লিড করবেন কিন্তু নিজের জীবনটাকে হাসি খুশি রাখুন উপভোগ করার চেষ্টা করুন এনজয় করার চেষ্টা করুন নিজের সাথে আপনার আর্থিক অবস্থা কি রয়েছে কারো কাছে একদমই দেখাবেন না তো মাই ডিয়ার ফ্রেন্ডস এই ছিল সেই পাঁচটি বিষয় যা কিন্তু কখনো কাউকে আপনি বলবেন না তো চলুন আরেকবার শুনে নেওয়া যাক পাঁচটি বিষয় কি কি নাম্বার ওয়ান আপনার জীবনের লক্ষ্য কখনো কাউকে বলবেন না নাম্বার টু নিজের প্রশংসা কখনো নিজে করবেন না নাম্বার থ্রি আপনার গোপন কথা কাউকে কখনোই বলবেন না নাম্বার ফোর্থ আপনার পার্সোনাল লাইফ ভুল করেও কাউকে বলবেন না এবং নাম্বার ফিফথ আপনার আর্থিক অবস্থার কথা কাউকে বলবেন না তো বন্ধুরা ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং কাছে টাকা বেল আইকনটা ক্লিক করে অল বুটামে প্রেস করে দিন যাতে আমার সমস্ত ভিডিও আমি আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় তো থ্যাংক ইউ আমাকে এতক্ষণ শোনার জন্য আমি দীপঙ্কর পাল বিদায় নিচ্ছি আগামী দিনে আরেকটা নতুন টপিক্স নিয়ে নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার থ্যাংক ইউ ধন্যবাদ